রান্না করব লো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এবার দিচ্ছি এক স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ মতো রেড চিলি সস দেবো হাফ টেবিল চামচ পাস্তা সস দিচ্ছি এক টেবিল চামচ মতো হাফ চামচ অরিগানো দিচ্ছি হাফ চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দেবো এক দু মিনিট এভাবেই এটাকে কুক করে নেবো